তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো ও তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো ও তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো তুমি ছাড়া কেউ নেই তুমি আঁকবো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো ও তুমি ছাড় কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো তাই তো সারাক্ষণ ডাকি তোমারে ভালোবেসে কাছে টেনে না আমারে তাই তো সারাক্ষণ ডাকি তোমারে ভালোবেসে কাছে টেনে নাম আমারে এ মনের গহিনে আছো তুমি ভালোবেসে চিরদিন রাখবো তুমি ছাড়া কেউ নেই বুধ বলে তারে ডাকো ও তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তার ডাকবো তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো ও তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো যেও না যেও না ভুলে কখনো আমায় চাই না কভু আমি হারাতে তোমায় যেও না যেও না ভুলে কখনো আমায় চাই না কভু আমি হারাতে তোমায় কবরে হাসরে থেকো পাশে তাহলে বিপদ থেকে বাঁচব তুমি ছাড় কেউ নেই মালিক বলে তারে ডাকব ও তুমি ছাড় কেউ নেই মালিক বলে তারে ডাকব ও ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকব তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো ও তুমি ছাড়া কেউ নেই বাবুদ বলে তারে ডাকবো ও তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো